হজরত রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন পাঁচটি বিষয় মানুষের স্বভাবের অন্তর্গত এক খতনা করা দুই নাভির নিচের লোম পরিষ্কার করা তিন নখ কাটা চার বগলের পশম উপরে ফেলা পাঁচ গুপ ছাটা হজরত নবী করিম সাল্লাহ আলহ্লাম উল্লেখিত পাঁচটি বিষয়কে মানুষের স্বভাবের সার বলেছেন এই বিষয়গুলো সুন্নতি নবীর অন্তর্ভুক্ত এগুলোর উপর আমল করার জন্য জোর তাগিদ দিয়েছেন নবী সাল্লাসাল্লামের প্রতিটি সুন্নত কল্যাণে নিহিত রয়েছে এগুলো আমল না করার কয়েকটি ক্ষতি তুলে ধরছি এক খতনা হজরত ইব্রাহিম সাল্লামের সুন্নত চিকিৎসাগণ এ ব্যাপারে বলেছেন যে খতনা করার দ্বারা মানুষ বিভিন্ন রোগ থেকে নিরাপদ থাকে দুই নাবিনিসের লোম দৃষ্টিগোচর হয় না কিন্তু এগুলো পরিষ্কার না করার কারণে শুধু যে স্বভাবের মধ্যেই বিষণ্নতা পয়দা হয় তাই নয় বরং এর দ্বারা মনের মধ্যেও মলিন্য ও অপ্রিয়তা বৃদ্ধি পায় তিন নখ শুধু হাতের পরিচ্ছন্নতা এবং বাহ্যিক সৌন্দর্যের জন্যই জরুরি নয় বরং স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতেও জরুরি যদি নখ খাটা না হয় তাহলে তা ময়লা আবর্জনার ভাণ্ডার হয়ে যায় চার বগলের লোম যদি নিয়মিত পরিষ্কার করা না হয় তাহলে এতে চরম দুর্গন্ধ সৃষ্টি হয় যা পাশে বসার লোকেরও অনুভব করে পাঁচ হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম গুফ চেটে ফেলার জন্য ও খুবই থাগিদ করেছেন কেননা যদি গুফ চেটে রাখা না হয় তাহলে যে কোনো পানীয় বস্তু পান করলে তা নাপাক হয়ে কণ্ঠনালে অতিক্রম করবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তাজ মিডিয়া টোয়েন্টি ফোর আলোকিত পথের দিশা দিশা